নতুন চাঁদের আগমনি বার্তায় খুশির জোয়ার এলো প্রাণে কাঙ্ক্ষিত মাস ফিরে পেল প্রতিটি মুমিন মুসলমানে রমজান তুমি সত্যের আহ্বান রমজান তুমি মুক্তির সন্ধান রমজান সত্যের রমজান তুমি মুক্তির সন্ধ্যা এই তো সুযোগ মহান প্রভুর খাটি প্রেমিক হতে আধার মুছে দিয়ে নতুন করে আলোর ভুবনে নামতে এই তো সুযোগ মহান প্রভুর খাটি প্রেমিক হতে আধার মুছে দিয়ে নতুন করে আলোর ভুবনে নামতে আয়ার কোরআন নিয়ে এলো মাহে রমজান রমজান তুমি খোদার পারদা নতুন চাঁদের আগমনী বার্তায় খুশির জোয়ার এলো প্রাণে কাঙ্ক্ষিত মাস ফিরে পেল প্রতিটি মুমিন মুসলমান রমজান তুমি সত্যের রমজান তুমি মুক্তির সন্ধান রমজান তুমি সত্যের রভা সন্ধ্যা এই তো সুযোগ স্বপ্নীল কাননের পরম সুবাস পেতে পাপ কালিমা দূর করে ইমানের বীজ বুনতে এই তো সুযোগ স্বপ্নীল কাননের পরম সুবাস পেতে পাপ কালিমা দূর করে ইমানের বীজ বুনতে মাগফিরাতার প্রশান্তি নিয়ে এলো মাহে রমজান রমজান তুমি মহান রবের বিধান নতুন চাঁদের আগমনি বার্তা খুশির জোয়ার এলো প্রাণে কাঙ্ক্ষিত মাস ফিরে পেলো প্রতিটি মুমিন মুসলমান রমজান তুমি সত্যে আহ্বান রমজান তুমি মুক্তির সন্ধান রমজান তুমি সত্যে আহ্বান রমজান তুমি মুক্তির সন্ধান রমজান সত্যের রমজান তুমি